আসসালামু আলাইকুম লার্নিং অ্যান্ড আর্নিং টিভের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে বন্ধুরা আশা করি ভালো রয়েছেন গত দুদিন আগে আমার এক সাবস্ক্রাইবার আমাকে মেইল করে জানিয়েছেন যে একটি ওয়েবসাইট সম্পর্কে রিভিউ দেওয়ার জন্য সেটি কতটুকু লেজিট বা কতটুকু ফেক পেমেন্ট করে কিনা সেটি আপনাদেরকে শেয়ার করার জন্য আলহামদুলিল্লাহ আমাদের আমার চ্যানেলের মধ্যে অনেক সাবস্ক্রাইবার রয়েছে যারা আমাকে কমেন্ট করে বা মেইল করে এই ধরনের তথ্য জানতে চান যাতে করে সবার উপকার হয় সেটি আমি দেওয়ার চেষ্টা করি অনেক রিসার্চ করে আজকে আমি এই ওয়েবসাইটটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে অবশ্যই আপনি এখানে বুঝতে পারবেন যে এটি ডেলি থার্টি ডলার করে আর্নিং এর যে কথা বলেছে সেটি কতটুকু সত্য এবং কাজ করলে আপনি বেনিফিটেড হবেন কিনা এ টু জেড সব কিছু আপনার সাথে আমি শেয়ার করব এবং আপনি শেষ অবধি থাকবেন এবং ভিডিও শেষে আমি কিছু টিপস এবং ট্রিক্স শেয়ার করব আশা করি সেইগুলো নিলে আপনি অবশ্যই বেনিফিটেড হবেন নতুন হিসেবে সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি যে বেলাইকনটি দেখতে পাচ্ছেন সেই বেলাইকনে ক্লিক দিয়ে রাখুন এবং অল ক্লিক দিয়ে রাখবেন যাতে সবার আগে latest learning and earning related ভিডিওগুলো পেয়ে যেতে পারে সো ফিরছে একটু পরেই সাথেই থাকুন রাইট চলে এসেছি আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটিতে এই ওয়েবসাইটটির নাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি বা অসাধারণ একটি ইন্টারফেস যার এই ওয়েবসাইটের নাম হচ্ছে home base work dot net বিশেষ করে যারা ইন্ডিয়ান রয়েছেন তারা কিন্তু বেশিরভাগই কিন্তু এখানে এই ওয়েবসাইটটিতে কাজ করছে এবং এই ওয়েবসাইটটি সম্পর্কে যদি আমি তথ্য দিতে চাই তাহলে আমি বলবো আমি ঘাটাঘাটি করে যা দেখলাম সেটি হচ্ছে দু সালের এগারোই অক্টোবর এই ওয়েবসাইটটি যাত্রা শুরু করেছে এবং সেটি দু সালের নভেম্বরের ষোলো তারিখ সেটি আপডেটেড করেছে এবং দু সালে সেটি তাদের তাদের ওয়েবসাইটের এক্সপায়ার হয়ে যাবে এ হচ্ছে মোটামুটি তথ্য আমি ইন্টারনেট ঘেটে যা দেখলাম সেটি এই ওয়েবসাইটটিতে আসার পরে আপনি যে তথ্যগুলো পাবেন সত্যি আপনাকে মুগ্ধ করার মতো এখানে হিউজ পরিমাণ কাজের অফার রয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে online data entry jobs offline data entry jobs এবং copy paste jobs ad posting jobs WhatsApp jobs এবং পাশাপাশি রয়েছে ফর্ম ফিলিং জবস এবং টুইটার ফেসবুক জবস এই কাজগুলো সত্যি আপনি পারবেন এবং আপনি দেখে মুক্ত হবেন এবং এই কাজগুলো আপনি নিশ্চয়ই করতে চাইবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো প্রথমে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই এখানে আসার পরে যে সাইন আপ বাটন দেখতে পাচ্ছেন সেই সাইন আপে ক্লিক করবেন আরো কিছু তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করছি এই ওয়েবসাইটটি সম্পর্কে আপনি যদি শুরুতে এই ওয়েবসাইটটি সম্পর্কে দেখেন যে আসলে এখানে কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে রয়েছে সেটা হচ্ছে here we are giving you opportunity to find jobs without investment daily payment no registration fee suitable timing join and find your perfect job এই ওয়েবসাইটটি সম্পর্কে সিমিলার ওয়েব কি বলে সেটি আমরা একটু জেনে নিই সিমিলার ওয়েব এমন একটি ওয়েবসাইট যেটি যে কোনো একটি ওয়েবসাইটের পুরোপুরি তথ্য দিয়ে থাকে এবং আপনি যে কোনো যে কোনো ওয়েবসাইটের বিস্তারিত তথ্য অথবা যে কোনো অ্যাপস এর বিস্তারিত তথ্য জানার জন্য আপনাকে সিমিলার ওয়েবের সাহায্য নিতে হবে তবে আপনাকে তারা সঠিক তথ্য দিতে পারবে অলরাইট চলে এসেছি আমি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে গ্লোবাল র্যাঙ্ক রয়েছে কান্ট্রি র্যাঙ্ক রয়েছে এবং ক্যাটাগরি র্যাঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন আপনি স্ক্রলিং করে চলে আসলে আপনি দেখতে পাবেন যে এখানে কোন কোন কান্ট্রির পিপলগুলো এখানে কাজ করছে বিশেষ করে ইন্ডিয়া রয়েছে হাইস্ট পজিশনে sixty four point one five percent Kenya eleven point six two percent South Africa Pakistan Philippines সহ অনেক কান্ট্রিগুলো এখানে কাজ করছে সুতরাং ইন্ডিয়ার মতো একটি কান্ট্রি যদি এই ওয়েবসাইটে কাজ করে তার মানে ইন্ডিয়ার পিপলরা যদি এখানে কাজ করে তাহলে আপনি নিশ্চয়ই এই ওয়েবসাইটে কাজ করতে চাইবেন আশা করি বুঝতে পেরেছেন যদি আমি আরেকটু বিস্তারিত বর্ণনা করি যে এখানে কাজ করতে হলে আপনার কি ধরনের যোগ্যতার প্রয়োজন হবে আপনার কোন রকম যোগ্যতার প্রয়োজন হবে না জাস্ট আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটিকে ইউজ করে আপনি কাজের অফার এখানে তৈরি করতে পারবেন তার মানে এখানে কাজগুলো করতে পারবেন দ্যাটস ইট এতটুকুই সো প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি সরাসরি যে এখানে সাইন আপ বাটন দেখতে পাচ্ছেন সেই সাইন আপ বাটনে ক্লিক করবেন আর ইতিমধ্যে যদি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে লগ ইন বাটনে ক্লিক করে ক্লিক করবেন এবং পাসওয়ার্ড এবং ইমেল প্রোভাইড করে সো প্রথমে আমি সাইন আপটা দেখিয়ে দিচ্ছি যারা নতুন তাদের জন্য এটি উপকারী এখানে সাইন আপে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি এই ধরনের একটি ইন্টারফেস পাবেন এখানে লেখা রয়েছে আর্ন মিনিমাম থার্টি ডলার যার ইন্ডিয়ান রুপি হচ্ছে প্রায় দু হাজার একশো রুপির মতো সো এবং আপনি এখানে নয়শো ডলার সমান এত পার মান্থ আপনি আর্নিং করতে পারবেন এই হচ্ছে তাদের তথ্য আশা করি বুঝতে পেরেছেন সো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে হবে এরপর পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড আপনাকে দশ ডিজিটের দিতে হবে নাম্বার সংখ্যা অথবা স্পেশাল ক্যারেক্টার মিলে পাসওয়ার্ড দিবেন নাম্বার বলতে জিরো ওয়ান টু থ্রি আর সংখ্যা বলতে এ বি সি ডি আর স্পেশাল ক্যারেক্টার বলতে অ্যাট দ্য রেট ইত্যাদি কনফার্ম পাসওয়ার্ড দিবেন ফার্স্ট নেম লাস্ট নেম এরপর ফোন নাম্বার দিবেন এরপর দেশ সিলেক্ট করবেন এরপর এখানে যে ক্যাপসা রয়েছে সেই ক্যাপসাতে ফিল আপ করবেন ক্যাপসা ফিল আপ করার পরে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে দেন আপনি লগ ইন হয়ে যাবেন তার মানে ইন্টারপ্রাইজে চলে আসবেন আশা করি আপনারা সাইন আপটি করতে পারবেন সেজন্য আমি দেখালাম না এবার চলে আসি এখানে কিভাবে কাজের অফার গুলো পাবেন বা কাজের কাজগুলো কিভাবে করবেন কাজ শুরু করার পূর্বে আপনারা এখানে দেখতে পাচ্ছেন one data equal to zero point five zero two one dollar per day তার মানে আপনি একটি ডাটার কাজ যদি কমপ্লিট করেন তাহলে জিরো পয়েন্ট ফাইভ জিরো থেকে ওয়ান ডলার পর্যন্ত আর্নিং করতে পারবেন এবং ten data equal to five to ten dollar এবং পাশাপাশি আপনি maximum ten data per day অর্থাৎ দশটি ডাটার কাজ আপনি এখান থেকে অনায়াসে করতে পারবেন তারা সেটি বলেছে তো আমি কি করে দেখাচ্ছি লাইভে সেটি হচ্ছে যে আমি কপি পেস্টের ওয়ার্কটা করছি কপি পেস্ট ওয়ার্কটা যেহেতু সোজা সুতরাং আমি সেটি দেখিয়ে দিচ্ছি সেটি আমি আলাদা একটি ট্যাবে ওপেন করছি আলাদা ট্যাবে ওপেন করার পরে সরাসরি আপনার সামনে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে তার মানে আপনাকে এই ইন্টারফেসে নিয়ে আসবে জাস্ট আপনাকে একটু অপেক্ষা করতে হবে যখন কপি পেস্টের অপশনটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এই পেজে নিয়ে আসবে এই পেজে নিয়ে আসার পরে যে কাজটি করবেন সেই কাজটি হচ্ছে যে এখানে বলেছে যে কপি ডেটা ফ্রম হিয়ার এখানে আপনাকে ডেটা দিতে বলেছে সুতরাং আপনি সেটি ওপেন করবেন আলাদা একটি ট্যাবে আপনি কম্পিউটার এবং মোবাইলে অবশ্যই দুটো ডিভাইসে কাজ করতে পারবেন সো এখানে পেজের পেজিগনেশন যেটি সেটি দেওয়া আছে ওয়ান টু থ্রি আপনি কোন পেজের কাজটি শুরু করতে চাচ্ছেন সেটি এখানে ইন্ডিকেট করে দেওয়া রয়েছে সেটি আপনি এখান থেকে কনফার্ম করবেন প্রথমে এরপর এখানে যে টাইটেলটি দেখতে পাচ্ছেন অর্থাৎ আপনাকে টাইটেলে ক্লিক করতে হবে দ্যাটস ইট আশা করি বুঝতে পেরেছেন সো এখানে আমি নেক্সটে ক্লিক করছি এটি হচ্ছে টাইটেল জবের title the benefits of video gaming সেটি আমি কপি করছি কপি করার পরে আমি নেক্সটে চলে যাচ্ছি সো দ্বিতীয় পেজে আসার পরে এই যে কপি ডেটা ফ্রম হেয়ার এটিতে ক্লিক করার পরে সরাসরি আপনাকে এই পেজের মধ্যে নিয়ে আসবে তার মানে এখানে একটি টাইটেল দেখতে পাচ্ছেন এই টাইটেলটি আপনি কপি করবেন আমি কপি করলাম কপি করার পরে সরাসরি এখানে টাইটেল বক্সের মধ্যে আমি বসিয়ে দিলাম দ্যাটস ইট এয়ার ফর ম্যাটার ম্যাটার কোথায় পাবেন সেটি দেখাচ্ছি আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আপনাকে এই পেজের মধ্যে আপনাকে নিয়ে আসবে সো এই যে ম্যাটার দেখতে পাচ্ছেন ম্যাটার মধ্যে যে বক্সের ডেসক্রিপশনটা দেওয়া রয়েছে সেই ডেসক্রিপশনটার অবশ্যই আপনাকে কপি করতে হবে কপি করার পরে সরাসরি আপনি ম্যাটার মধ্যে চলে আসবেন সেটি আমি করলাম করার পরে সরাসরি আপনাকে যে কাজটি করতে হবে সেই কাজটি এবার আমি দেখাচ্ছি যে এখানে নেক্সট আবার ক্লিক করবেন অর্থাৎ আপনাকে নেক্সট নেক্সট ক্লিক করে চলে যেতে হবে সামনের দিকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এখানে ডেসক্রিপশন যেটি সেটি আপনি কপি করবেন কপি করার পরে আমি ওই পেজের মধ্যে তার মানে প্রিভিয়াস পেজের মধ্যে সেটি পেস্ট করে দিব দ্যাটস ইট এতটুকু এরপরে অথর বায়ু অথর বা এই কোথায় পাবেন আপনি আবারও অবশ্যই নেক্সটে ক্লিক করবেন এই যেখানে নেক্সট দেখতে পাচ্ছেন সেই নেক্সটে আপনাকে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পরে অথর বায়ু যেটি সেটি আপনি এখান থেকে অনায়াসে পেয়ে যাবেন সো অথর বায়ু যেটি সেটি হচ্ছে হয়েন বাই এই যে এখানে লিখেছে সেটি আমি কপি করছি কপি করার পরে সরাসরি আমি আবার পূর্বের পেজে চলে যাব এই যে এখানে অথর বায়ু আপনাকে সেটি পেস্ট করতে হবে দ্যাটস ইট এতটুকুই সো এরপরে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে জাস্ট আপনাকে ওয়েট করতে হবে আমার আগে প্রিভিয়াস পেমেন্ট কত ছিল এবং এখন পেমেন্ট কত হবে সেটি আমি একটু পরে দেখাচ্ছি এই পেজের কাজটি আমি সাবমিট করেছি সাবমিট করার পরে আমি কত ডলার পেয়েছি সেটি আমি দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে ইউর আর্নিং ওয়ান ডলার তার মানে একটি কাজ করার পর আমি সাবমিট করার পরে সাথে সাথে তারা আমার পেমেন্টের মধ্যে ওয়ান ডলার অ্যাড করে দিয়েছে এবার দ্বিতীয় কাজটি যদি আপনি করতে চান তাহলে অবশ্যই আপনাকে এখানে পেজ টু যেটি সেটি সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট করে দিয়ে সেম কাজটি একইভাবে আপনাকে করতে হবে কেননা এখানে এটি হচ্ছে ডাটা এন্ট্রি জব সো একইভাবে আপনি কাজটি করতে পারবেন এখানে টাইটেলটি আপনি কপি করবেন কপি করার পরে পরবর্তী পেজে যেভাবে বলেছে সেভাবে করবেন এবার হচ্ছে এই সাইটের মোটামুটি দিকগুলো বা ভালো দিকগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম এবার চলে আসি যে আসলে আরেকটি রিভিউ করা দরকার যে এই ওয়েবসাইটটি যে যে ডেলি থার্টি ডলার করে দিবে বলেছে সেটি কতটুকু ট্রাস্ট করে দিই সেটি জানার জন্য সরাসরি আমি চলে যাচ্ছি ট্রাস্ট পাইলটের মধ্যে ট্রাস্ট পাইলট এমন একটি ওয়েবসাইট যে ওয়েবসাইটের মধ্যে আপনি যে কোনো একটি ওয়েবসাইটের পুরোপুরি রিভিউ বা পেমেন্ট বা মানুষের কেমন রিভিউ সেটি অবশ্যই দেখতে পাবেন আমি ট্রাস্ট পাইলটের মধ্যে চলে আসলাম ট্রাস্ট পাইলটের মধ্যে আসার পরে এখানে রিভিউ দিয়েছে ছয়জন এবং টু পয়েন্ট থ্রি রিভিউস দেখা যাচ্ছে রেটিংস এবং পাশাপাশি এটিতে আপনি যদি excellent zero percent grade zero percent average zero four zero এবং ব্যাট দিয়েছে হান্ড্রেড পার্সেন্ট সো কার কারা রিভিউ দিয়েছে আশা করি আপনারা এখানে একটু স্ক্রলিং করলে দেখতে পাবেন যে ইন্ডিয়ান একজন পিপল সে এই ওয়েবসাইটটি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেছে এবং পাশাপাশি আরো একটু যদি স্ক্রলিং করে চলে আসেন তাহলে সে ইন্ডিয়ান ফ্রড সাইট বলেছে এবং this is totally fraud and just bye এরপর টোটালি স্ক্যাম এরপরে বলেছে যে this is scam website which provides এবং this is scam website which provide সব কিছু তারা যে ছয়জন রিভিউ দিয়েছে তারা ছয়জন ইন্ডিয়ান এবং মজার ব্যাপার হচ্ছে তারা সবাই কিন্তু এটিকে স্ক্যাম বলেছে এবার ঘুরে আসা যাক যে এই ওয়েবসাইটটি সম্পর্কে ইউটিউবের মধ্যে যে ভিডিওগুলো আমার বাঙালি ভাইয়েরা বা বাংলাদেশি বা যে প্রান্ত থেকে ভিডিওগুলো আপলোড করো না কেন তারা কি রিভিউ দিয়েছে সেটি এবার দেখে আসা যাক হোম বেস ওয়ার্ক যখন আমি সার্চ দিলাম এখানে দেখতে পাচ্ছেন যে home base work net fake or genuine earn up to ten দিয়েছে এবং পাশাপাশি দুই বছর আগে আপলোড হয়েছে প্রায় সাতচল্লিশ হাজার ভিউজ হয়েছে পাশাপাশি এখানে অনেক এগুলো ভিডিও দেখতে পাচ্ছেন এই হোম বেস ওয়ার্ড সম্পর্কে আপনারা অনেকেই জানেন না যে আসলে হোম বেস এই ওয়েবসাইটটি কতটুকু লেজিট বা কতটুকু ফেক আপনারা জানেন না আপনারা অনেকেই এও জানেন না যে আসলে সেটিতে টাইম দেওয়া আপনার সম্ভব হবে কিনা বা টাইম দেওয়াটা আপনার সঠিক হবে কিনা আপনাকে মনে রাখতে হবে যে কোনো ওয়েবসাইট বা অ্যাপসে কাজ করার পূর্বে সেই ওয়েবসাইটটি সম্পর্কে খুঁটিনাটি জানা তারপর জেনে বুঝে তারপর চোখ কান খোলা রেখে সেটিতে কাজ করা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এতটুকু সো আমি দেখালাম যে প্রথমে ভালো দিক এরপর এটির ব্যাড সাইডগুলো এবার চলে আসি এটির পেমেন্ট অপশনে যদি আমি যাই তাহলে পেমেন্ট অপশনে ক্লিক করব পেমেন্ট অপশনে ক্লিক করার পরে স্ক্রলিং করে চলে আসবো নিচের দিকে যে এখানে কোন কোন মেথডে পেমেন্টগুলো নেওয়া যায় fresh books E X G এটি আপনি অবশ্যই জেনে থাকবেন যদি কয়েন মধ্যে আপনার থাকে তাহলে এটি পেমেন্ট একটি ওয়ালেট আপনি চাইলে কয়েন মাধ্যমে পেমেন্ট দিতে পারেন তারা বলেছে বনসাই রয়েছে এরপর রয়েছে পেইমো এরপর পেপার রয়েছে এসক্রো রয়েছে এরপর ইলেকট্রনিক ফান্ড ইলেকট্রনিক ফান্ড হচ্ছে যে সমস্ত ব্যাংকের মধ্যে ইএফটি e চালু রয়েছে সে সমস্ত ব্যাংকের মাধ্যমে কিন্তু তারা নাকি পেমেন্ট দিবে গুগল চেকআউট রয়েছে এরপর মানি বুকার্স রয়েছে ওয়েস্টার্ন ইউনিয়ন রয়েছে মানি ওয়ার ট্রান্সফার রয়েছে অ্যালার্ট পে রয়েছে মানিগ্রাম রয়েছে জুম রয়েছে এরপর সর্বশেষ এখানে একটা প্রশ্ন দিচ্ছে what would you get installments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 তারা কাজ করতে পারবে সেই তিনটি ভিডিও এর ওয়েবসাইটগুলো এখানে দেওয়া রয়েছে এক দুই তিন এই তিনটি ভিডিও আপনি দেখলে ফ্রিলি আপনি নিঃসংকোচে পেমেন্ট পাবেন এবং অনায়াসে কিন্তু আপনি ইনকাম করে টাকাগুলো পকেটে নিয়ে আসতে পারবেন সো আপনি ফেক কোনো ওয়েবসাইট বা অ্যাপসের পিছনে না ঘুরে সময় নষ্ট না করে আপনি আপনার হাতে থাকে অ্যান্ড্রয়েড ফোনটিকে যদি ইউজ করে হিউজ পরিমাণ না হলে মোটামুটি ইনকাম জেনারেট করতে চান তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো এই তিনটি ভিডিও দেখে আর্নিং শুরু করার জন্য সো ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন I'll catch you guys in my next video till then take care